আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটি টপিক নিয়ে আমি হাজির হয়েছি তো নতুন একটি টপিক আপনাদের সাথে শেয়ার করব তো টপিকটি হচ্ছে ইউডিমি ইউডিমি আমরা সকলে জানি এটি সুনামধন্য একটি ট্রেনিং সেন্টার এখান থেকে অনেকেই ডলার ডলার অনেক ডলার খরচ করে কিন্তু কোর্সগুলো করে থাকে ওনাদের কোর্সগুলো কিন্তু হায়ার লেভেলের তো এই কোর্সগুলো যদি আপনি ফ্রিতে পেয়ে যান তাহলে কিন্তু এটি খুবই ভালো হয় এটি চমৎকার তাই না তো কীভাবে আপনি ফ্রি এই কোর্সগুলো করতে পারবেন সেটি আপনাকে দেখাবে তো এই ফ্রি কোর্সটি করার জন্য আপনার যে নেট প্রোভাইডার রয়েছে ওনার সাইটটি রাখবে যেমন আমার সার্কেল লেভ সার্কেল এফটিপি ডট নেট হ্যাঁ এটি আমার নেট প্রোভাইডার তো এই প্রোভাইডারের যে ওনাদের যে ওয়েবসাইট রয়েছে সার্ভার ওনার ওটির নাম হলো circle network circle FTP dot net এবং আপনার যে নেট প্রোভাইডার রয়েছে অবশ্যই আপনি আপনার ওই নেট প্রোভাইডারের যে সাইটটি রয়েছে ওনাদের যে ওয়েবসাইট ওটিতে আপনি ঢুকবেন ওই সার্ভারে কিন্তু আপনি পেয়ে যাবেন তো স্যার আমি এই সার্ভারে ঢুকছি আমি দুটি সাইট আপনাকে দেখাবো যে দুটি সাইট থেকে আপনি ইউডেমি এর পাশাপাশি আরও ভালো ভালো কিছু ট্রেনিং সেন্টার জড়েছে ওনাদের টিউটোরিয়ালগুলো আপনি ডাউনলোড করতে পারবেন তো সার্কেল নেটওয়ার্ক এখানে আসার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন অথবা আপনি এখানে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন তো আমি বলবো সার্চ করার আগে আপনি এখানে একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলে টিউটোরিয়াল নামে একটি অপশন পাবেন দেখেন আমি নিচের দিকে যাচ্ছি রিয়েলিটি হ্যাঁ নিচের দিকে না এত নিচে না আর একটু ওপরেই হবে পপুলারের ভিতর Hindi Indian software a tutorial হ্যাঁ এ টিউটোরিয়াল আমি ক্লিক দিচ্ছি তো টিউটোরিয়ালে ক্লিক দেওয়ার পর আপনি এখানে কিন্তু দেখতে পাবেন এ টু জেড এবং ইউটিউমি জাভা প্রোগ্রামিং মাস্টার ফর হ্যাঁ অনলাইন মিড এটা না এরপর জাভা সুইং সবগুলো কিন্তু আপনার এখানে যা আছে সবই টিউটোরিয়াল ইউটিউবে the unlimited dark web anonymity privacy and security ইউটিউবে লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন ইউটিউবে থ্রি মিনিট ফ্রান্স কোর্স এরপর রয়েছে how to develop your first draw games unlimited guide এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এবং এটি হচ্ছে আপনার beginning C plus plus programming এবং ইথিক্যাল হ্যাকিং হ্যাকিংয়ের উপরও অনেকগুলো ভিডিও রয়েছে আমি অলরেডি অনেকগুলো নামিয়েছি লার্ন পাইথন শিখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড শিখতে পারবেন you and social media marketing শিখতে পারবেন এবং মাইক্রোসফট এক্সেলও শিখতে পারবেন এরপর complete Blender creator learn three D modelling for ইউটিউবে কাস্টম এসিও স্ট্র্যাটেজি শিখতে পারবেন এবং এফ এল স্টুডিও বুস্ট্রাফ শিখতে পারবেন complete junior to senior web developer একদম আপনার বেসিক থেকে শেখানো হবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে ওয়েব ডেভেলপমেন্টের উপরও অনেকগুলো কোর্স রয়েছে এবং একটু জেড রয়েছে আপনি একটু ঘুরে গাড়িয়ে দেখবেন আমি দ্বিতীয় পৃষ্ঠে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠের মধ্যে এসইও ট্রেনিং e এবং create high end social network and tweet me build a Twitter like SEO audit, user experience design, essential Adobe XD, and Facebook ad and Facebook marketing, online, Japanese, and 4 course, all 15 course, 15টি লেসন এখানে আপনি পাবেন sales master class the complete এবং সেলস সেলস রিলেটেড একটি কোর্স ইউএক্স ডিজাইন এরপর Lynda Android app development data Lynda আরেকটি রয়েছে কম্পিউটার সায়েন্স প্রিন্সিপাল তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লিন্ডারও কিন্তু এখানে রয়েছে লিন্ডার টিউটোরিয়ালগুলো এখানে আপনি পাবেন ইউডিমি এবং লিন্ডার এই দুটোই এছাড়া আরও কিছু কোর্স রয়েছে এখানে লিন্ডা বাদেও কিন্তু কোর্স রয়েছে ওগুলো আপনি দেখতে পারেন লিন্ডা এবং ইউডিমি দুটি ট্রেনিং সেন্টারই কিন্তু বেস্ট ট্রেনিং সেন্টার এবং Fiverr freelance on Fiverr and become a top related seller আপনি যদি অলরেডি ফাইবারের নেমে থাকেন তাহলে কিভাবে আপনি এখান থেকে ভালো একটি সেলারে পরিণত হতে পারেন সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে এই টিউটোরিয়ালগুলো দেখলে আপনি সেটি পেয়ে যাবেন আমি বলবো আপনি যদি আপনার হাতে যদি টাকা পয়সা না থাকে আপনার যদি একটি ভালো নেট স্পিড নেট থাকে তাহলে আপনি এই টিউটোরিয়ালগুলো নামিয়ে দেখতে পারেন সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু ইংলিশে করা আপনি যদি বেঙ্গলে দেখতে বেঙ্গলে বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু পাবেন না ইংলিশ কনভারজেশন প্লাস এখানে আবার কিন্তু লিখে দেওয়া আছে তো আপনি যদি কথাগুলো না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি লেখাগুলো দেখে বুঝতে পারবেন ঠিক আছে টাইটেল দেওয়া আছে সাবটাইটেল যেটাকে বলা হয় ওইটা দেওয়া আছে তো আপনি ওটি দেখেও বুঝতে পারবেন এছাড়া আরেকটি সাইট আমি আপনাকে দেখাচ্ছি এখানে অনেক কিছুই রয়েছে সব কিছু এখানে পাবেন কিন্তু যাদের নেট ব্রাউজের সমস্যা যেমন এটি তো আমার সার্ভারের সার্ভার নেট প্রোভাইডারের সার্ভার ওয়েবসাইট বলতে পারেন তো এখানে তো আপনি প্রবেশ করতে পারবেন না আপনার যদি অন্য নেট লাইন হয় তাহলে কিন্তু সার্কেল নেটওয়ার্ক এখানে আপনি প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে আপনি আরেকটা আমি আরেকটি সাইট দেখাচ্ছি যেমন ক্রেজি এইচডি আমরা তো জানি এটি মুভি ডাউনলোড করার জন্য খুবই টরেন্ট সাইট এটি দেখুন পাসওয়ার্ড লাগবে না সাইন ইন দিয়ে দিই হ্যাঁ পাসওয়ার্ড ছাড়াই ঢুকে যাবে পাসওয়ার্ড ছাড়াই ঢুকছে না আসলে এটা আমি পাসওয়ার্ড সেভ করে রাখছি এই কারণে ঢুকে গেছে একটু আগে ঢুকেছিলাম যজ্ঞা এখানে টপ রিলেটেড যে ছবিগুলো আপনি না পান এই ছবিগুলো কিন্তু আপনি এখানে পাবেন তো যেহেতু আমার ছবি রিলেটেড টিউটোরিয়াল না সেহেতু আমি ছবির কথা বলতেছি না আমি এই টিউটোরিয়াল নিয়ে কথা বলছি যেমন ইউডিমি আমি লিখলাম ইউটিউবে লেখার পর দেখেন কতগুলো টিউটোরিয়াল কিন্তু নিচে অলরেডি চলে আসছে আমি ইন্টার দিচ্ছি ইন্টার দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো টিউটোরিয়াল দেখতে পারবেন যেমন এখানে রয়েছে unlimited ultimate graphic design course create চল্লিশ প্র্যাকটিক্যাল প্রজেক্ট চল্লিশটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট আপনাকে এখানে দেখানো হবে গ্রাফিক্স ডিজাইনের উপরে এবং master Bootstrap Udemy Excel for everyone from beginner to advance হ্যাঁ এখানে এটি এগুলো কিন্তু এখানেও রয়েছে কিন্তু এই সার্ভারটা যদি আপনার অ্যাক্সেস না পান আপনার নেটগত কারণে তাহলে কিন্তু আপনি এটি ইউজ করতে পারেন এবং বলে নিচ্ছি এটা কিন্তু টরেন্ট সাইট এবং টরেন্ট নামানোর জন্য আপনাকে ইউটোরেন্ট অথবা টরেন্টের সফটওয়্যার যেগুলো আছে ওগুলো কালেক্ট করতে হবে তো এগুলো যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আমাকে নক দেবেন আমি এগুলো আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব আর এই দুটি লিঙ্কই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর আমি আশা করবো আপনার যে নেট প্রোভাইডার রয়েছে ওনার কাছ থেকে আপনি যদি আপনার সার্ভারের ঠিকানাটি না জেনে থাকেন তাহলে অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন যে আপনাদের সার্ভারের ইউআরএলটি আমাকে দেন আপনি এখান থেকে শুধু টিউটোরিয়াল নয় এই টিউটোরিয়ালও পাবেন পাশাপাশি সফটওয়্যারগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ